গুজব মহাগুজব আমি কিন্তু এগুলো পছন্দ করি না তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে গুজব বন্ধ করবি না হইলে যে কেমনে গুলি করছি সবাইরে কিন্তু এমনি গুলি করে মারুন আমার চিনে নাই ফকিনির পোলারা ওই লিডার কি অবস্থা গুডি বাস্তব ভালোই হয়েছ ফকিনির পোলা গুজব চড়াও একদম খেয়ালাম এই আমারে তুই চিনস নাই আমি তোরে খেয়ালাম রে গুজব চড়াচ লিডার বানাইছি গুজব চড়াইয়া মাইসের মাত্তা চচ ওই পুলিশ আমার তুই কোন বালডা ফেলাবি আমি সঠিক পথে আছি তোরা তো কোনো বালও পালি না ওই পুলিশ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আমার জেলে ঢুকাই দিছস কাজটা ভালো করস নাই রে কাজটা ভালো করস নাই এই তগো তিন দিনের মধ্যে বন্ধ করতে করছিলাম শালার খুনি আমার পছন্দ না মায়েরা লাইলাম আরও যারা গুজব চড়াইতেছ সবাই খেলাম আমার কথা অমান্য করলে কি হয় এটা তার প্রমাণ তরে তিন দিন টাইম দিছিলাম তুই শুনস নাই মায়েরা লাইলাম না কিনির পোলার আমার কথা শোনস না ছিল মাইরা দিমু ছিল মাইরা দিমু রে একদম ছিল মাইরা দিমু ছিল মাইরা দিমু নিবাইবার মানুষ নাই কাইজার বেলায় আছে মানুষ নিবাইবার বেলায় নাই আগুন জলে